সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে বায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে ফাইদা বারিকাল বাসার খাসাফাল কামার ওয়া জুমিআশ ওয়াল يقول المفر চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না Alpha Centauri A Alpha Centauri B Eta Carina Betelgeuse Andromeda একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল অমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিক কিনা মা তার ছেলেরে চিনবে না চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায় ডানে বায়ে কোথাও সরতে চায় ব্যথানি পায় কষ্টনি পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে তো তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখন ঠিক মতো এক ধাক্কা এক ভূকম্পনে একটা পুনির চুটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়ামা আদ্রা কামাল মানুষগুলো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো তোলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না সামা আকা সিজিল্লিল কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাত আকাশ তার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই কি হবে ভেঙে যে গেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আর এই কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরো যে টাওয়ার গুলো আছে সাংহাই টাওয়ার টাইপেডাং one zero one Petronas twin tower বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালাগুলা টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ার গুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারখার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমাহুম্বি সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে মনে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে। কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মরণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েন আমিন বিষ্ণবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে কেয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমের ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ জোকনা খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন জোকনা আল্লাহ জোকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি ইমানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মুফাসসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়া দিত বয়ান করতো ইসলামের পক্ষে সে অনলাইনে কথা বলতো আস্তে আস্তে আস্তে আস্তে নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব বলতেন আল্লাহ হুম্মার জুকনা আল্লাহ শেষটা আমার ভালো করো আমার শেষটা যেন কালিমাতুজ্জাইবা ইলাহা ইল্লা ইল্লাল্লাহর উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় আমি এক সাহাবা জিহাদের ময়দানে বুখারীর বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চাগুলোর কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবিরই দিয়ে দিবে বিশ্ব নবী বললেন হুয়া ফিন্নার সে জাহান সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামে হয় বিষ্ণনই বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান নামে এক সাহাবি মনে মনে বলল এই লোকটা কেমন করে জাহান্নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছু নিল দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরও খায় মারে আবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবির আর সহ্য হয় নাই ওই সাহাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ঝাঁপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার পাইগাম্বার আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহু কবজ কর সব মানুষের রুহু কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের রুহু কবজ কর সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবখা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেস্তাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেস্তা এখনো মারে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কেমত হয়েছে ওই কেউ শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা ও মালাকুল মাউত আজরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল্লাহ ঠিক কিনা আল্লাহ বলবে আখবিরনি ও মালাকুল মাউত আমারে বল কে আছে কয় আমি আছি কয় তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয় ভয় খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুকমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুকমা ইন্না ইয়া আইয়া তুহান নাফসুত তৈগিবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে ইয়াতি বি হানুত মিন হানুতিল জান্নাহ কাফান মিন আকফানিল জান্নাহ জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল মউত ইল্লিনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানে নাই কোরআন মানে নাই বিশ্বনবীরা মানে নাই তাদের সামনে কুৎসিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তো আন্নাফসুল খাবিসা হে পাপাত্তা বেরোয়া ইলা গাদাবিল্লাহ আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাপ বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়েন আমিন মালাকুল মাউত দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কে লাভ নাই মর মরতে হবে কারণ কুল্লু সিং everyone has to take the test of death সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে স্বাদ the most certain thing in our life is death but the most uncertain thing in our life is the time of death আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো এটা আমরা কেউ জানি না জানি জানি কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরস্তাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিষ্ণুই বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুয়াইনা নাহারকে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশাহ গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুল ইয়াউ who belongs the kingdom today আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার আল্লাহ লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ক্ষমতা সেদিন কারো নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিল কাল্লা বানিয়েছিলেন সিংহায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব্বুল আলমিন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সাথেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করায় দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা قالوا من من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون মুমিন বান্দারা চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙালো কে ঘুম ভাঙালো মরার কুকিলে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কয় না এটা মরা কুকিল আবার ঘুম ভাঙায় ব্যাটারি দিছে মানে এটার ভিতরে আমার ঘুম ভাঙা লোকে মুমিনরা আপনারা দাদা আসছে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব তোর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা কও থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইফসাহু লাহু কবরুহু 70 যিরাআন কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুগ্রান ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা বাতাস না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে সোহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তরও পেরেছ জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাউমিল আরুস বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্বা আসানা চোখ ডলতে ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো তারা বলবে হাযা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দ্য ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা জাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আছে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই আছে পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো all the world in life it's a joke বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দাঁড়াবে the day of resurrection, the day of Qiyamah, Al Qari'ah, Mal, Oma Adra Kamal. বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওটা থেকে পার পাওয়ার কোন সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন কাআন সাফসাফা লা তারা ফিহা আওয়াজাম ওয়ালা আমতা লেভেল প্লেইং ফিল্ড এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ কঠিন দিন তোমার আরসের নিচে এই গুণাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান খুদার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে সে দিনটা লম্বা পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল মা এসে বললেন ইয়া হাবিব আল্লাহ ভয়ঙ্কর সেদিন মানুষগুলো দাঁড়াবে নারী পুরুষ কারো গায়ে জামা নাই তাহলে কি মানুষের লজ্জা লাগবে না don't they feel any shy any shame no shame কোন লজ্জা থাকবে না কাপড় না থাকলে লজ্জা লাগার কথা না মা সেটাই বললেন নবী ওই কঠিন দিন কারো গায়ে জামা নাই তাহলে কি লজ্জা শরমের কোনো ব্যাপার নাই বিষ্ণুই বলে আয়েশা রে ওই দিনটা এত ভয়ঙ্কর কার গায়ে জামা আছে কার গায়ে নাই টেরো পাওয়া যাবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট বোনটারে দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলেজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমা স্ত্রী আপনারে চিনবেন না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে না নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারেও বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না ওই বাবা ছেলেরে পরিচয় দিবে না মা মেয়েরে চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পীর সাহেব রে চিনবে না মুরিদ পীর রে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নাফসি সব নবীর মুখের জিকির ইয়া নাফসি ইয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে সৈয়দান আদম আলাইসাল্লামের কাছে যাবেন নু আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান্বিত আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার এর চেয়ে বেশি রাগান্বিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সৈয়দানি ইসলাই সাল্লাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখিরি জামানার পায়গাম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া সাল্লাহ বিশ্ব নবী মাকামে মাহমুদ তখন সেজদায় পড়ে থাকবেন কাঁদতে থাকবেন সবার জিকিরিয়া নফসি বিশ্ব নবীর জিকিরিয়া উম্মাতি আল্লাহ আকবার আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না মাথা তোলেন ও নবী মাথা তোলেন সাল আজকে যা চাবেন আমি তাই দেব যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব কঠিন দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই দিনটার নাম আল আমাল কামাল এরপর আল্লাহ বললেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ নারুন দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের ওজন দেব মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহু বচন কি মাওয়াজিন আল্লাহ বললেন আম্মা মান সাকুলাত মাওয়াজিন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহান আল্লাহিল আদিম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আল্লাহিল আজিম বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবে মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা কি পাল্লা কথা বলেন ঘুমে ধরছে শেষ করে দেই আর দুই এক মিনিট তাও জিনা ওয়াজ শুনবেন তো না চলে যাবেন সব জিনা তো মিজানের পাল্লার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা দাড়ি পাল্লাতে আলু মাপে ডাল মাপে চাল মাপে এগুলো মাপে নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে ঠিক কিনা দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন নিক্তি পাল্লা দিয়ে মাপে কারণ দাড়ি পাল্লায় খুব সূক্ষাতি সূক্ষ্ম হিসাব করা যায় দু চারটা চাল ডাল বেশি কম এদিকে যাক ওদিকে যাক তেমন সমস্যা নাই কিন্তু স্বর্ণ যদি কিছু বেশি কম যায় আমও শেষ সালাও ব্যবসা শেষ ক্রেতা পাইয়ে গেলে উনি লাভবান আমি পাইয়ে গেলে আমি লাভবান এই জন্য স্বর্ণ হয় নিক্তি পাল্লা দিয়ে নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি দুই তিনটা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত এটার ওজন আছে সুবহানাল্লাহ পড়ে আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে দাঁড় করাবে যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে ফামাইয়া আমাল উদাহরণ আমি এরকম দেই শীতের দিন সকালবেলায় যাদের টিনের ঘর আছে দেখবেন টিনের ঘরে উপরে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকে ঘরে ঢুকলে দেখবেন ঘরের কোথাও আলো নাই কিন্তু এই টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে ওটা সামনে দেখলে সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে ঘরের কোথাও দেখা যায় না কিন্তু ওইটার মধ্যে দেখা যায় দেখা যায় না ওইটারে আরবিতে বলে জাররা ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবে জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে সে আরামে থাকবে সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তাদের আমল নামা সহজ হয়ে যাবে আল্লাহ এই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও চিল্লায় পড়ে না আমিন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার বিচার চান প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিষ্ণু বললেন মান্নু কিসা উজ্জিবা বিচার যারা আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানোরও কেউ থাকবে রোজা হাসরে হে আল্লাহ আমার পড়েন করোনা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহি না তব দয়া চাহে হে গুনাগার করুণা বিচার পড়েন আমেন ডান হাতে আমল নামা দেয়া হবে যার মিজানের পাল্লা ভারী হবে আর আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ফা উম্মুহু হাওয়া তার জন্য আছে ধ্বংস ওয়ামা আদ্রা কামা হিয়া নারুন হামিয়া এটা কেমন ধরনের ধ্বংস জানো নাকি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত আগুন তাদেরকে আর ডান হাতে আমল নামা না তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ এটা থেকে তুমি আমাদেরকে বাঁচাও ওয়া আম্মা কিতাবাহু ওয়া রা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওরা আমল নামা নিতে চাইবে না যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবো না কি বলবে লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলেন লাগবে আমল নামা নাও নিজের আমল নামা নিজেই করে নাম্বারিং করো এ করা পড়ো পড়া ছাড়া কোনো গতি নেই কোরআন শুরু করছে পড়ো আর আখেরাতের আমল নামা শুরু করছে কি দিয়া কি দিয়ে কি দিয়ে এ করা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আমল নামা পড়ো নিজেই দেখো কি আমল নামা করেছ আপনি যে আজকে তাফসির মাহফিলে আছেন এটা থাকবে না আপনার আমল নামায় আজকের এসার সালাদ যে জামাতে পড়লেন আমল নামায় থাকবে না ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি আপনি যেখানে যেটা যখন যেইভাবে করেছেন একেবারে ছোট্ট ছোট্ট থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় বড় কাজগুলো সবগুলো আমল নামায় তুলে দিবে কে আপনার তো আনন্দের শেষ নাই আপনার আমল নামায় আছে খালি জামাতে নামাজ মা বাবার খেদমাত শিরকার বেদাতের বিরুদ্ধে জেহাদ হকের পক্ষে আপনার স্লোগান ইসলামের পক্ষে আপনার আন্দোলন আপনি ইসলামের জন্য জীবনটারে বিলিয়ে দেওয়ার জন্য রাজি ছিলেন আপনি জ্বলে উঠেছিলেন আপন শক্তিতে আপনার তো ভালো ভালো কাজগুলো দিয়ে আমল নামা ভরপুর কিন্তু যাকে বা হাতে আমল নামা দেওয়া হবে সে পড়তে চাইবে না কারণ খুললেই দেখে আকামার কুকাম পৃষ্ঠা একটার পরে একটা উল্টায় খালি আকাম কুকাম দুর্নীতি চোরাকার বাড়ি ফ্যান্সি ডিলের ব্যবসা মা বাবারে অন্যায় ভাবে অত্যাচার এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি এরকম ডাকায় তাছাড়া নাই পাপ দিয়ে যার জীবন সাজানো ওকে আমল নামা পড়তে চাইবে ও দেখবে যে ইসলামের বিভিন্ন জায়গায় যে বাঁশ দিছে ওগুলো আসরে নাই ইসলামের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছে হকের বিরোধিতা করেছে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিয়েছে এরকম আসরে নাই যত যত জায়গায় ইসলামের বিরোধিতা সব পাবে সে তারা হুমা সে তো পড়তে চাইবে না সে বলবে মালি হাদাল الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এটা কেমন আমল নামা ছোট যা করেছি সেটাও আল্লাহ দিয়েছে বড় যা করেছি সেটাও দিয়েছে ঠিক কি না সে দেখে অবাক সে বলবে লাগবে না আল্লাহ বলবে পর সবাই সবার আমল নামা মিলায় নে কোনটা বাদ গেল কিনা সুবহানাল্লাহ পড়ে কি আহকামুল হাকিমিন আমরা পেয়েছি recheck cross check and double check আবার চেক করে দেখ চেক করে দেখ আমরা মহা খুশি ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে বলবে হায় হায় কি আমল নামা এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটা মাটিতে পড়বে না ঠিক কিনা কি করা যায় কি করা যায় ফোন দিয়ে আসবে এবার মনে মনে খুঁজে পাবে দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই মিছা কথা কম কই নাই দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা সে বলবে আল্লাহ আমার কথা আছে আল্লাহ বলবে কি কথা আল্লাহ এটা তো আমার আমল না মানা একটা সিস্টেম একটা প্রসিডিউর সে দেখবে যে লেটস চেক ট্রাই করে দেখি পালানোর সুযোগ আছে কিনা বলবে আল্লাহ এটা তো আমার আমল নামা না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে আরেকজনেরটা সলিমুদ্দিনটা আমি গলিমুদ্দিনে দিয়ে দিছি আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলে আল্লাহ বলবে না এটা তোর আমল নামা সে বলবে না আল্লাহ এই এত খারাপ কাজ তো আমি করি নাই আমি তো এত খারাপ ছিলাম না আমি ভালো মানুষ আমার আমল নামা না আর একজনের আমল নামা আমাকে দেয়া হয়েছে আল্লাহ বলে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমল নামা কি হবে সে বলবে আল্লাহ প্রমাণ করে দিতে পারলে দেখা যাবে আল্লাহ বলবে কেরামান কাতিবিন আমার স্পেশাল দুইজন ফেরেশতা তাদের কাছে তোমার আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে সুবহানাল্লাহ কোন কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন কেরামান কাতিবিন সম্মানিত দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে লিখে রেখেছে ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমল নামা এনে দুইটা আমল নামা দেয়া হবে মিলিয়ে দেখ দুইটাই তোর কিনা এবার মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে বাক্যে বাক্যে অক্ষরে অক্ষরে মিলে যাবে উনি তো আহকামুল হাকিমিন উনি প্রমাণ করার সব বন্দোবস্ত করে রেখেছেন চিল্লা এখন ঠিক কিনা তারপর নাফরমান কুলাঙ্গার গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই দুইটাই আমার না আমি এগুলো করি নাই আপনার কেরামান কা কাদিবিন বলবো এটা আমার দিয়েছে আমি কি করব আমি তো ভালো মানুষ আল্লাহ বলবেন তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার নিচে এইখানে আমি একটা লকেট দিয়েছি সুবহানাল্লাহ পড়েন এই লকেটের মধ্যে দুনিয়ায় তুই যা বলেছিস যা করেছিস সব আমি লিপিবদ্ধ করে রেখেছি نخرج له يوم القيامة كتابا يلقاه منشورا সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا তোর মাথাটা উপরের দিকে কর তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি দুনিয়াতে যখন যা করেছিস যা বলেছি সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি সব আছে এইখানে অখুল্লা ইনসান সবার আছে আলজামনাহু তায়রাহু ফি عنقه ونخرج له يوم القيامه كتابا يلقاه প্রতিটা মানুষের গলা এটা দেয়া বাঁচার কোন উপায় নাই আল্লাহ সেখান থেকে আর একটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা গাদ্দার দেখবে এটাও মিলে যায় বাঁচার উপায় আছে এরপরও লাস্ট চান্স আবার বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহর কাছে প্রমাণ করে দেওয়ার মতো আরো হাজারো পদ্ধতি আছে না নাই আল্লাহ বলবে না ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আমি তোর প্রতিটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমার কাছে সংরক্ষণ করে রেখেছি তোর আমল নামার উপরে তোর ফিঙ্গার প্রিন্ট আছে আর আমার কাছে তোর নাম সহ তোর ফিঙ্গার প্রিন্ট আছে তোর চোদ্দ গোষ্ঠীর ফিঙ্গার প্রিন্ট আমার আছে সুবান আল্লাহ কবেন না এটা দিয়ে আল্লাহ ধরে ফেলবেন এই ফিঙ্গারপ্রিন্ট মিলে না এই হাতের আঙ্গুলের ছাপ এটা আবিষ্কার করেছে ফ্রান্সিস গ্যালটন নামে একজন সাইন্টিস্ট আঠারোশো আশি সালে দেড় হাজার বছর আগে কোরআনে সুরাতুল কেয়ামার ভেতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে কে কি আজীব কথা আঙ্গুলের এই ছাপ খেয়াল করে কোনোদিন দেখছেন এখানে ছোট্ট ছোট্ট এরকম গোল গোল গোল গোল গোল গোল গোল গোল ছাপ আছে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের মিলে না আমার এই আঙ্গুলের সাথে এটা মিলবে না এটার সাথে এটা মিলবে না আমার দশটা আঙ্গুলের সাথে মিলবে না একটার সাথে আরেকটা আলাদা আলাদা এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ থাকে তাহলে ছয় হাজার কোটি হাতের আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল আছে কারিগরটাকে স্রষ্টাটাকে আবার যারা সিগনেচার দিতে পারে না তাদের টিপসই আছে না নাই এখন দেশের বাইরে যেতে চাইলে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই সব জায়গায় লাগে এটাকে বলে বায়োমেট্রিক অথেন্টিকেশন গত বছর দুই আগে বাংলাদেশও সিম কেনার জন্য সবাইকে দেয়া লাগছে না আপনি দেশে বিদেশে ঘুরতে যাবেন ফিঙ্গারপ্রিন্ট লাগবে সিকিউরিটি পারপাস আপনাকে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে আপনার আর পায়ের মধ্যে যেটা আছে এটাকে ফুটপ্রিন্ট কি বলে ওইটা প্রাণীদের ক্ষেত্রে কাজে লাগে প্রাণী গণনা করতে বাঘ সুমারি হয় সুন্দরবনে আমাদের সুন্দরবন কিন্তু অর্ধেক আমাদের অর্ধেক ইন্ডিয়ার তো কাদের বাঘ কোনটা কোন এলাকায় কয়টা বাঘ আছে এটার হিসাব আছে তো বাঘ গনে কি করে বাঘের চেহারা তো একরকম আর কাছে তো গনার সুযোগ নাই এটা গনে পায়ের ছাপ দেখে বাঘের তো হাত নাই চারটাই চারটাই পা এই পায়ের একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের মিল সুবহানাল্লাহ পড়ে আবার কাবা ঘরের পাশে ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গায় একজন নবীরও ফুটপ্রিন্ট আছে না নাই واتخذوا من مقام إبراهيم مصلى ইব্রাহিমের ফুটপ্রিন্ট যেখানে আছে ওই জায়গাটারে নামাজের জায়গা বানাও সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট আছে অ্যাডাম স্পিকে এইভাবে আল্লাহ বললেন তোর আঙ্গুলের ছাপ আছে আমল নামাটা খোল আল্লাহর অথেন্টিকেশন থেকে আঙ্গুলের ছাপ আমল নামার আঙ্গুলের ছাপ দুটোই মিলে যাবে আর কোন চোরামি করার সুযোগ তার থাকবে নাকি কথা বলেন মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোন সুযোগ আছে একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন এটা আর কারো আমল নামা নয় এটা তোর আমল নামা চিৎকার করে বলেন ঠিক তারপরে বলতে চাইবে আমি করি নাই আল্লাহ বলবেন আজকে তোর ঠোঁট দুইটা আমি সেলাই করে দিলাম তোর মুখ দিয়ে আর কথা বলার অধিকার নাই তোর হাত এবার সাক্ষী দিবে হাত বলবে আমি পাপ করেছি অন্যায় করেছি আমি শুট করেছি আমি অন্যায় ভাবে মানুষের উপর চড়াও হয়েছে হামলা করেছি আঘাত করেছি পা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে আমি গানের কনসার্টে গিয়েছি মদের আড্ডাখানায় গিয়েছি জুয়ার আসরে গিয়েছি ঠিক না অন্যায় করার জন্য পা দিয়ে গিয়েছি ব্রেন দিয়ে চিন্তা করেছি একটার পর একটা অন্তর থেকে শুরু করে সারা দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে সেদিন আল্লাহর দরবার থেকে আল্লাহর মোয়াখাজা থেকে পালাবার সুযোগ নাই আল্লাহ অনেক ছাড় দিছে দুনিয়ার বুকে খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই না তাই না আল্লাহ কি দেয় ছাড় দেয় কিন্তু ফেরাউনরে ছাড় দিছিল ছেড়ে দিছে আবু জাহেল কে কি দিছে ছাড় ছেড়ে দেয় নাই কে কি দিয়েছে এখনো অনেককে আল্লাহ ছাড় দেয় অনেক দাপট অনেক ক্ষমতা অনেক অন্যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়ার সত্তা না আল্লাহ যখন ধরবে পালানোর জায়গা থাকবে না ঠিক না এজন্য আল্লাহ বললেন সেই দিনটা ভয়ঙ্কর দিন দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল আমি চেষ্টা করেছি আপনাদের চোখের সামনে তুলে ধরতে অনেকটা দেখা গেছে না কেমন দেখা গেছে ভয় হয় অন্তরে কি ভয় লাগে হৃদয় আমাদের পাশান হয়ে গেছে এই পার্থিব জীবন বৃত্ত বৈভব এগুলোতে আমাদের অন্তর এখন শক্ত এই অন্তর নরম হতে চায় না এ চোখ দিয়ে পানি নামতে চায় না অন্তরগুলো আমাদের পাথর এই মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে নরম করা আখেরাত মুখী করে দেয়া আমাদের আধ্যাত্মিকতা দিনদারি এখলাস is going down day after day প্রতিদিন কমছে আর আমাদের লোভ ইগো অহংকার দুনিয়ার লোভ লালসা দিন দিন বেড়ে যাচ্ছে এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য এই তাফসিরের মধ্য দিয়ে মানুষগুলো রে আল্লাহওয়ালা বানানো ঠিক কিনা এই যে দুনিয়া যেটার জন্য এত পাগল এটা আসলে একটা মরিচিকা এটা একটা ধোকা একটা ধুম্রজাল এই ধুম্র জালের ভেতরে আমরা পড়ে